মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে নিশালা দিল রে নিশালা দিল রে বাবা দুনয়নে নিশালা দিল রে নিশালা গিল রে নিশালা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে বর্ষা যখন হইতো গাজির গানায় তো রঙে ঢঙে গায় তো আনন্দ পাইতাম বাউলাগন ঘাটু গান আনন্দের তুফান বাউলাগন ঘাটু গান আনন্দের তুফান গাইয়া সারি গান নাও দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম রাস্তা থামাই দিল রাস্তা দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া তুই পাগল তোর মন পাগল তুই পাগল তোর মন পাগল পাগল পাগল করিস না পাগল ছাড়া দুনিয়া চলে না পাগল ছাড়া দুনিয়া চলে না জগত সুন্দরে কমলা নাচে আমি কি বলিব বিচ্ছেদের আগুনে পুড়ে কলি জায়াঙ্গা আই গো প্রাণবন্ধের পিড়িতে আমায় পাগল করেছে আই গো প্রাণবন্ধের পিড়িতে আমায় পাগল করেছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কেউ না জানিল কেউ না দেখিল কেমনে পাখি ছাড়িলো চোখের